একদিনের ওয়ার্কশপে অক্সফোর্ড ডিকশনারির তিন লক্ষ ইংরেজি শব্দের বিবিসি ও সিএনএন মানের সঠিক উচ্চারণ শেখা সম্ভব কিন্তু স্যার দরকার কি নাইনটি ফাইভ পার্সেন্ট ইংরেজি শব্দ যা আমরা উচ্চারণ করি বাংলাদেশিরা ভুল উচ্চারণ করি রিয়েলি যেমন ব্লো এর পাস্ট টেন্স কি বলো তো you mean B L E W okay we say blew blew right আমরা শ্রাবন্তী আমি আমরা দুজনে জানি এটার উচ্চারণ ব্লিউ নয় ইটস ব্লু নীল রঙের যেমন উচ্চারণ ঠিক ব্লু এর পাস্ট হচ্ছে ব্লু আরেকটা ওয়ার্ড ধরো ড্র আঁকা এর পাস্ট কি আমরা কি উচ্চারণ করি ডি আর ই ডাব্লিউ আমরা নর্মালি বলি যে ড্রিউ হ্যাঁ ড্র drew drawn that's wrong it's drew exactly it's drew আরেকটা ওয়ার্ড ধরো ফ্লাই এর পাস্ট টেন্স কি হবে এর উচ্চারণ কি হবে ফ্লিউ ইয়া আমরা বাংলাদেশে তাই বলি আসলে উচ্চারণ হবে ফ্লু এবং ভাইরাল ফিভার থেকে ফ্লু ফ্লাই এর পাস্ট টেন্স ফ্লু আরেকটা ওয়ার্ড ধরো কান্ট্রির নাম J I V I N এটা আমরা বাংলাদেশে কি বলি আমরা স্কিনেও খেয়াল করি এস জাপান জাপান বলি জাপান তাই খান আসলে এটা উচ্চারণ হবে জ এখানে কয়টা সিলেবল আছে মা দেখো তো জ হ্যাঁ জ জাপান এখানে Two. জোরে হবে জাপান বলো তো Japan. Yeah Japan Japan Japan অংশগ্রহণ করা ইংলিশকে যেমন আমাদের এই ইংলিশ প্রোনাউন্সিয়েশন ওয়ার্কশপে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করবে সো এটার ইংলিশ ওয়ার্ড কি অ্যাটেন্ড বলি আমরা রাইট অ্যাটেন্ড mm-hmm. এটার মধ্যে কয়টা সিলেবল রয়েছে অ্যাটেন্ড দুটো সিলেবল রয়েছে এখানে সেকেন্ড সিলেবলটা জোরে হবে অ্যাটেন্ড এরকম যদি আমি হাজার শব্দ বলি দেখবেন একটাও ঠিক নাই নাইনটি ফাইভ পার্সেন্ট ইংরেজি শব্দ ভুল উচ্চারণ করি ভুল উচ্চারণ করলে কি হবে ভালো জব হবে না বিসিএস এর ফরেন ক্যাডার হবে না মাল্টিনেশনাল কোম্পানিতে জব হবে না বিদেশে পড়াশোনা হবে না দ্যাটস ওয়াই প্রত্যেকজন বাংলাদেশিদের শিক্ষিত বাংলাদেশিদের উচিত এই ওয়ার্কশপটি করা আচ্ছা শ্রাবন্তী এরকম উচ্চারণ সারা বাংলাদেশের একদম জাতীয় রোগের মতো নাইনটি ফাইভ পার্সেন্ট ইংরেজি শব্দের উচ্চারণ যে ভুল হচ্ছে এর কারণগুলো কি কি হতে পারে তুমি তো একজন টিচার এক্স্যাক্টলি স্যার এবং হচ্ছে আমি যে যত দেখেছি আমি যখন ছোট থেকে বড় হয়েছি বেশিরভাগ সময় আমরা ইংরেজি ওয়ার্ড শিখেছি কিভাবে কারো থেকে শুনে সো তাদের বলায় ভুল ছিল এর পাশাপাশি বেঙ্গলি টু ইংলিশ প্রোনাউন্সিয়েশনের জন্য ডিকশনারি ইউজ করলে সেখানে অনেক রং প্রোনাউন্সিয়েশন থাকে মোর ওভার মুভিস না দেখা ইংলিশ সংস না শোনা এরকম আরো অনেক কারণে আমাদের প্রোনাউন্সিয়েশন ভুল হয় exactly Bangla to English dictionary দেখা বা ইউজ করা এটা আসলে ঠিক না উচ্চারণের ক্ষেত্রে আচ্ছা তাহলে এখন আমরা এটা শিখবো কিভাবে এটা একটা প্রশ্ন রাইট এক্স্যাক্টলি তাহলে আমরা একটা একটা বলি একটা কথা আছে IPA you know it what is the elaboration of IPA international phonetic alphabet yeah international phonetic alphabet তিন লক্ষ অক্সফোর্ডের যে ইংলিশ ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের পাশে স্ল্যাশ মার্কের মধ্যে উচ্চারণটা দেওয়া রয়েছে ফর এক্সাম্পল ব্যাট বা অ্যা ড রাইট ব্যাড তাহলে স্যাড কিভাবে হবে স অ্যা ড এভাবে আপনি যখন এই চুয়াল্লিশটা সিম্বল এরকম আছে ওই নো ইট এই যে ওয়ার্কশপটা আপনারা করবেন এটা ফোরটি ফোর ইংলিশ সিম্বলস আমরা পড়াবো এবং আপনি তিন লক্ষ ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ করবেন you don't need any teacher you don't need any book nothing just একটা ডিকশনারি দরকার আপনার দেখেই উচ্চারণ করবেন এটা কেমন হবে উচ্চারণ রাইট এরপরে শ্রাবন্তে আমাদের কি শেখা দরকার আমরা তো সাউন্ড আইপিএসএম বলে এটা দেখলাম ইংরেজি ইংরেজির মতো বলতে হবে না যেমন ধরো আমি যদি একটা ওয়ার্ড বলি ও খাই রাইট এর মধ্যে কয়টা সিলেবল রয়েছে দুটা এখানে তুমি দেখবে বিদেশিরা বলছে ও খাই বলো ও খাই ও খাই আমরা ওকে আমরা আমরা কি বলছি ওকে ওকে ওকে ওকে ওকে সো এই যে সমান বলছি এখানে একটা আমাদের মিউজিক ইন ওয়ার্ডস রয়েছে ওকে হামিং করো তো হুম হুম ওকে হুম হুম Japan. Mm-hmm. Okay. Mm-hmm. Attend. Mm-hmm. তার মানে এই যে মিউজিক ইন ওয়ার্ডস এটা শেখাবো আমরা এই ওয়ার্কশপে যেটাকে বলছি আমরা স্ট্রেস এই জন্যই আমরা ওয়ার্কশপটা দিয়েছি এবং আমরা প্রায়ই ওয়ার্কশপে মাসে একটা অন্তত করি এরপরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তোমার মিউজিক ইন সেন্টেন্সেস আমি আমি একটা সেন্টেন্স বলি তুমি হামিং করতে পারো কিন্তু এটা আমরা বাংলায় বলি what is your name but ওরা বলছে হোয়াটস ইওর নেম বলো তো but hello there excuse me excuse me Excuse me. Excuse me. দেখ সবগুলো সুর আলাদা এক্স্যাক্টলি এই যে সেন্টেন্সের সুর এটাকে আমরা বলছি ইন্টোনেশন যেটা আপনার উচ্চারণ বিদেশিদের মতো করে দেবে এবং শুদ্ধ উচ্চারণ শ্রাবন্তি জানো দুটা কাজ করে আমরা অনেক সময় মনে করি এটা আমাকে বলতে হেল্প করবে নো নো নো নো এটা আমাকে বলতে হেল্প করবে এবং যাদের উচ্চারণ সুন্দর তাদেরটা বুঝতে হেল্প করবে exactly sir very true most importantly আপনি যদি শুদ্ধ উচ্চারণ জানেন আপনার ইনকাম লেভেল বেড়ে যাবে very true very true believe it not আপনি জব ইন্টারভিউ বোর্ডকে মাতিয়ে আসবেন you can express in the best possible way right এরপরে আমরা এই এখানে আরো মজার মজার টপিক রয়েছে যেমন আমরা শিখব গ্লটাল স্টপ এখানে গ্লটাল এখানে একটা আমাদের ভোকাল কোর্স রয়েছে এক জোড়া এটা আটকা পড়ে এরকম বলার সময় যেমন আমরা যদি একটা উদাহরণ ধরি নট মি ওকে দেখো নটের লাস্ট সাউন্ডটা কি পরের মি এর প্রথম সাউন্ডটা কি মা সো টি এর পরে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে এই টিটাকে ওরা এরকম আটকে দেয় সাইলেন্ট হয়ে যাবে হ্যাঁ এবং একটা ধাক্কা দিয়ে বলে not me becomes not me আবার বলি তো not me becomes not me not me not today becomes Not today. Not today. Not today. এখন আমরা যদি এখানে মেপে দেখি দেখবেন not today এটা বলতে যে টাইম লাগে not today এটা বলতে তার অর্ধেক টাইম লাগে এরপরে আমরা আরেকটা শিখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুটা ওয়ার্ডকে আমরা মার্জ করে ফেলবো রাইট ফর এক্সাম্পল এরকম করে আসলে এটাই নিয়ম ইংরেজি বলার বাংলাদেশিরা আমরা যেটা করি ধরো একটা সেন্টেন্স বলি he doctor. A mm-hmm. Doctor Right? এখন দেখো হি ইজ আ ডক্টর চারটি ওয়ার্ড চারটি ওয়ার্ডে তিনটি গ্যাপ কিন্তু বিদেশিরা করছে কি এই চারটা ওয়ার্ডই একদম মার্চ করে একটা ওয়ার্ডের মতো উচ্চারণ করবে so he is a doctor becomes he is a is a doctor দেখো কোনো গ্যাপ নাই হি ইজ এ ডক্টর এখন আমি আমি এখানে একটা আমরা স্টপ ওয়াচ দিয়ে দেখি দেখি প্রথমটায় কতটুকু টাইম লাগছে স্টপ ওয়াচে খেয়াল রাখি আমরা he is a doctor he is a doctor he is a doctor he is a doctor he is a doctor দেখেন অর্ধেকেরও কম টাইম লাগছে তার মানে আপনার স্পিড দুইশো গুণ বেড়ে যাচ্ছে এখানে এরকম করে আমরা আসলে অনেকগুলো চ্যাপ্টারের সমন্বিত রূপ নিয়েই এই ইংলিশ উচ্চারণের ওয়ার্কশপটি সাজিয়েছি শ্রাবণ আমরা এই ওয়ার্কশপে দিব কে কি রাইট এক্স্যাক্টলি এই ওয়ার্কশপে আপনারা পেয়ে যাচ্ছেন right hat pen lunch box complete ফোনেটিক্সের বুক এবং প্রিন্টেড সার্টিফিকেট মোর ওভার আমাদের পুরো ওয়ার্কশপের হ্যান্ড আউটস এবং আমার লেখা কমপ্লিট একটা ফোনেটিক্সের ই বুক পাচ্ছেন ইজি ফোনেটিক্সের সো এত কিছু কিন্তু আমরা এই ওয়ার্কশপে দিয়ে দেবো যাতে ওয়ার্কশপ করার পর আপনি এই যে নলেজটা না ভুলে যান প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে সো এইবার আমাদের এই ওয়ার্কশপটার ফি কত এটা অফলাইনে হবে ওয়ার্কশপটি অফলাইনে হবে ঠিকানা টাইম সব কিছু এই এই ভিডিওর ক্যাপশনে দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে কোন নাম্বারে টাকা পাঠাবেন সব কিছু দেওয়া রয়েছে এই ভিডিওর ক্যাপশনটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে আমাদের সাথে ডিরেক্ট কথাও বলতে পারবেন তো এই ওয়ার্কশপটির ফি রাখা হয়েছে মাত্র দেড় হাজার টাকা মানে খুবই মিনিমাম ফি কারণ আমরা এখানে লাঞ্চ তারপর টিচার্সের ফি আমাদের এই যে বুস্টিং করেছে এখানে এক্সপেন্স এবং এটা সিট কিন্তু অনেক কম ওকে আমাদের মেইন ক্যাম্পাসের সিট হচ্ছে তিরিশটা আর আমরা যদি মালিবাগ ক্যাম্পাসে করি বা কেরানীগঞ্জ ক্যাম্পাসে করি সেখানে সিট হচ্ছে একশো একশো তো কোন ক্যাম্পাসে হবে তাও এই ডিটেলসে দেওয়া রয়েছে এই সব কিছু যদি আপনারা পেতে চান এই ওয়ার্কশপ দিয়ে আপনার ইংলিশ উচ্চারণের সমস্যা চিরতরে বিদায় করতে চান এবং আপনার চাকরির জীবনে ইন্টারভিউতে প্রেজেন্টেশন ইউনিভার্সিটিতে বিদেশে পড়তে যেতে হলে this is the way this is the way অনেক ভালো লাগবে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনারা জয়েন করুন এবং আরও গিফট আছে আপনারা যারা এই ওয়ার্কশপটা করবেন আমাদের মেইন কোর্সে আপনাদের হয়তো একটা কিছু একটা গিফট থাকবে ডেফিনেটলি সো আমাদের সাথে জয়েন করুন ঠিকানা কোথায় কবে কি টাইম এভরিথিং এই ভিডিওর ক্যাপশনে দেওয়া রয়েছে ইংলিশ প্রোনাউন্সিয়েশনের প্রবলেম যাতে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিকে নষ্ট করে না দেয় আপনার ফ্লো অফ স্পিচকে নষ্ট করে না দেয় আইএলসের স্কোরকে নষ্ট করে না দেয় মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার জব পেতে যাতে সমস্যা না হয় so now what they'll do just book your seat and come to our workshop see you you in the workshop. And you can our office to okay আসসালামু আলাইকুম thanks for watching bye bye